আসসালামু আলাইকুম আমার নাম আবু বকর সিদ্দিক আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আসেন এখন থেকে আপনি যা বলবেন ছবিও তাই বলবে আপনার পছন্দ মতো যে কোনো পিককে আপনি কথা বলাতে পারেন এখনই গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা অনুরোধ রইল সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে কি ওয়েবসাইট কি ওয়েবসাইট একটা ছবিকে কিভাবে কথা বলানো হয় কোন ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে কথা বলানো যায় ওয়েবসাইট নিয়ে আজকে আমরা আলোচনা করব তো একটা পিকচার বা ছবি কিভাবে কথা বলে তা আজকে আমরা দেখে আসি চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন যে D space DI dot com কি লেগে সার্চ করবেন D dot DI dot com তো এরকম সেম এরকম একটা ইন্টারফেস দেওয়া ওয়েবসাইট নিয়ে আসবে ওয়েবসাইটে যখন আপনারা ডি ডট ডিআই লিখবেন সেম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখন কাজটা কি এখন এখানে উপরে দেখতে পারেন আপনারা কিছু অপশন দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় লগ আইডি ক্রিয়েট করতে হবে এখানে লগ ইন দিতে দেয় সাইন আপ করতে হবে তো সাইন আপের জন্য আমরা কোথায় চলে যেতে হবে প্রথমত এখানে সাইন আপ অপশন নাই তাই আমাদের লগ ইনে চলে যেতে হবে আমি লগ ইনে চলে গেলাম আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তাই আমার এরকম শো করতেছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না তাই আপনাদের একটা দেখাতে নিয়ে যাবে এন্টারফেস দেবে ওইটা কি জিম ইমেল দিতে বলবে আর একটা পাসওয়ার্ড দিতে বলবে সো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে ফেলবেন আমারটা সাইন আপ করা ছিল অটোমেটিক লগ হয়ে গেছে তো এখন কাজটা কি সাইন আপ করার পর আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে দেখতে পারবেন যে ক্রিয়েট ভিডিও লেখা একটা আবার এখানেও দেখেন লেখা আছে ক্রিয়েট ভিডিও আপনারা যে কোনো জায়গা থেকে কি ভিডিও করতে পারবেন এক যে কোনো জায়গায় ট্যাপ করলেই এই জায়গায় দিলেও ভিডিও হবে এই দিলেও ভিডিও হবে তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এরকম একটা চলে আসবে আপনাদের এরকম ভালো করে দেখার জন্য আমি মার্ক করে দিচ্ছি এরকম এখন কাজটা কি আপনাদের প্রথমত আপনারা স্ক্রিপ্ট মানে যে ডায়লগটা আপনি বলাবেন প্রথমত ওইটা এখানে লিখতে হবে যেটা লিখবেন ওইটা কি ছবিটা বলবে এক নাম্বার এটা দুই নাম্বার এখানে হচ্ছে আপনার দেশ সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে তিন নাম্বার হচ্ছে কি এখানে আপনি কি ছেলে দিয়ে কথা বলাতে চাচ্ছেন না মেয়ে কন্ট্রো দিয়ে কথা বলাতে চাচ্ছেন আর লাস্ট দেন হয়েছে কি এখানে একটা পিকচার এড করতে হবে মানে যে পিকচারটা কথা বলবে সেই পিকচারটা কি এখানে অ্যাড করে দিবেন দেখুন আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি পিকচারে যাচ্ছি পিকচারে যাওয়ার পর এখান থেকে ধরুন আমার পিকচারে দিই একটা পিকচার নিয়ে নিলাম আমি এখানে কি লিখতে পারি হাই my name is আমি দিকে লিখলাম hi my name is Abu Bakar Siddique এটা আমার যেহেতু ইংলিশে তাই আমার ইংলিশ কান্ট্রি থাক মানে ইউনাইটেড স্টেট থাক আর এটা যখন আপনারা বাংলায় লিখবেন তখন কি করবেন এখান থেকে দেখুন সিলেক্ট করা যায় বাংলাদেশ দেখুন বাংলাদেশ চলে আসছে কিন্তু সো আপনারা কি বাংলাদেশ সিলেক্ট করে ফেলতে পারেন কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করলাম না আমি ইউনাইটেড স্টেটে সিলেক্ট করি ইউনাইটেড স্টেট তো এবার কাজটা কি এবার দেখুন এখানে দুইটা ইন্টারফেস শো করতেছে একটা হচ্ছে ডিসকভার ভিডিও আরেকটা কি কি এখানে দুইটা ইন্টারফেস শো করতেছে এখন আপনার কাজটা হলো সরাসরি এটাতে চলে যাওয়া আমি চলে গেলাম আপনার ভিডিওটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর নিচে দেখবেন দুইটা কি আপনাদের কাজটা হলো এটা দিয়ে দেওয়া দিয়ে দিলে আপনাদের ভিডিওটি হয়ে যাবে কমপ্লিট আর আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন হয়ে যাচ্ছে আমার ভিডিওটি একটু সময় নিচ্ছে হয়ে গেছে আমার ভিডিওটি দেখুন hi my name is my name is Abby বাড়াই দিই Hi, my name is Abby Bakr Siddiq. দেখেন আমি যেটা লিখছি ওইটাই কিন্তু বলতেছে Hi, my name is Abby Bakr Siddiq. তো আপনারা এরকম যেটা বলবেন ওইটাই কি লেখা হয়ে যাবে তারপর কাজটা কি তখন ডাউনলোড করবেন কিভাবে এটা তো ভিডিওটা হয়ে গেছে Hi, my name is Abby Bakr Siddiq. ভিডিওটা যখন হয়ে যাবে ওই সময় দেখবেন নিচে এরকম দুইটা অপশন দেখাবে এই পাশে একটা এই পাশে একটা তো আপনার কাজ হলো এখান থেকে এই ডাউনলোড অপশনটা ট্যাপ করবেন ডাউনলোড অপশনে ট্যাপ করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোডে দিয়ে দিলাম এই ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারিতে ফাইলে পেয়ে যাবেন দেখুন আমি আমার ফাইল ওপেন করতেছি Hi, my name is Abby Bakker Siddick. Hi, my name is Abby Bakker Siddick. দেখছেন আমি যেটা লিখছি এটা কিন্তু আমার পিকচারে দেখাচ্ছে বলতেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ